এবার আমরা অ্যাকাউন্ট তৈরি করব হচ্ছে মিডিয়ামে মিডিয়াম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে লিখবেন এম ই মিডিয়াম লিখে ইন্টারপেলে সার্চ করলে মিডিয়াম ডট কম নামে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে তো এইখানে আমরা যখন ক্লিক করব তখন এইখানে ওয়েবসাইটে একটু লোড নিবে আচ্ছা দেখেন লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এইখানে আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে কোথায় যাইতে হবে যে গেট স্টার্টে ক্লিক করতে হবে গেট স্টার্ট যখন গেট স্টার্টে ক্লিক করব তখন এখানে দেখাবে join medium sign up with email ঠিক আছে তাহলে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব এখানে বলছে ইন্টার ইউর ইমেল তো আমরা এইখানে এইখানে আমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিব এইখানে আমাদের মেল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি অথবা নিচে কি বলছে সাইন আপ উইথ গুগল আচ্ছা আমরা এখানে এখানে মেল অ্যাড্রেসটা না দিয়ে আমরা এখান থেকে মেল অ্যাড্রেসটা কি করব ডিলিট করে দেবো এখান থেকে আমরা মেল অ্যাড্রেস দিয়ে করব না আমরা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করব তো এইখানে আমরা এখানে আমরা দেখাবো হচ্ছে all sign up option sign up with Google হ্যাঁ সাইন আপ উইথ গুগল দেওয়ার পরে এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট গুলো শো করবে আমরা এইখান থেকে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতে চাই সেই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করব এটা দিয়ে সিলেক্ট করলাম তারপরে একটু লোডিং হবে হ্যাঁ লোডিং হওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এখানে বলতে ইওর ফুল নেম এইখানে আমি আমার ফুল নেমটা দিয়ে দেবো ফুল দিয়ে দিচ্ছি আমরা এখানে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আমরা একটু সময় নিচ্ছে নেটের কারণে তাছাড়া মিডিয়ামের এই সাইটটা একটু লোড নেয় বা একটু সময় নেয় আমাদের ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হতে পারে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে ঠিক আছে তারপরে ডান দিকের কর্নারে এই প্রোফাইল মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে আমাদের মেন ঠিক আছে হ্যাঁ তারপর কি বলছে your name appearance on profile page আচ্ছা এটা সব ঠিক আছে বায়ো বায়োতে আমাদের কি দিতে হবে আপনি আমি একজন গ্রাফিক ডিজাইনার তাহলে আপনারা দিবেন I I I am a digital marketer এখানে আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রোফাইল ক্রিয়েট করতেছি আপনারা লিখবেন I am a digital marketer ঠিক আছে বায়োটাতে এডিট করে এখানে আমি এটা পেস্ট করে দিলাম দিয়ে সেভ দিয়ে দিলাম তাহলে এটা সেভ হয়ে গেল ঠিক আছে তারপরে হচ্ছে ফটো হ্যাঁ ফটোটাকে আমরা এডিট করব এডিট করে এখান থেকে চেঞ্জ করে দেব চেঞ্জ করে আমরা এখান থেকে এই ইমেজটাকে দিব ওকে ইমেজটা চলে আসছে তারপর এটাকে আমরা সেভ দিয়ে দিব দেখুন ইমেজটা সেভ হয়ে গেছে তারপর বলছে ইউআরএল বা ইউজার নেম এটাকে আমরা এডিট করব এডিট করে এইখানে আমরা এটাকে চেঞ্জ করে দেব তারপর এটা আমরা সেভ করে দিই আয়া এখানে কি বলছে when you change your username writing the link to your profile will no longer work তারপর বলছে you must update this link on any external site okay I understand change my username দিয়ে দিলেই আমাদের চেঞ্জ হয়ে যাবে ওকে হয়ে গেছে ওকে সব ঠিক আছে তারপর মানে হচ্ছে ডিজাইন ইউর প্রোফাইল কি colour and font style the header make your profile unique design your প্রোফাইলে ক্লিক করবো আমরা ডিজাইন ইউর প্রোফাইলে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা এরকম দেখাবে ঠিক আছে পিসিতে তারপর হচ্ছে ট্যাবে দেখাবে হচ্ছে এই যে এরকম ঠিক আছে আর মোবাইলে দেখাবে হচ্ছে যে এরকম তাহলে আপনি যেরকম ভাবে সাজাবেন এখানে ভাবে এই ডিভাইসগুলোতে দেখাবে তাহলে কালার এটা হচ্ছে কি কালার ব্যাকগ্রাউন্ড কালার এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন ব্যাকগ্রাউন্ডে যদি আমি রেড দিই তাহলে রেড হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে আমি যে কালারটা দিব সেই কালারটা কিন্তু শো করবে তো আমি এখানে হালকা গ্রে কালার দিব কালারটা এই কালারটা দিলাম যেন মানুষের চোখে না লাগে বা বিরক্ত না হয় ঠিক আছে তারপর হচ্ছে ফন্টের স্টাইল আপনি কোন ধরনের টাইটেলে কোন ধরনের ফন্ট ইউজ করবেন ঠিক আছে এইখান থেকে ফন্টের স্টাইল রয়েছে এখন আমরা এই প্রোফাইলটাকে কাস্টমাইজ ঠিক আছে তারপর বডিতে কোন ধরনের টেক্সট থাকবে সব ঠিক আছে লেআউটটা কোন ধরনের হবে ফন্টের সাইজ লার্জ হবে না স্মল হবে স্মলে থাকবে ঠিক আছে ফন্টটা দেখতে কীরকম হবে স্টাইলগুলো লেআউটটা কীরকম হবে কালার সলিড ওকে ইমেজ হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ দিতে চাই তাহলে ইমেজ দিতে পারবো এখানে হ্যাঁ নেম লোগো এখানে যদি কোনো লোগো থাকে লোগোটা দিতে পারবেন ঠিক আছে মেন কালার এই যে স্মল ঠিক আছে তারপর হচ্ছে স্লাইড বার হেডার হ্যাঁ বায়োটা কোথায় শো করবে হেডারে শো করবে না স্লাইড বারে শো করবে এগুলো এখানে দিয়ে দিয়ে আমরা এটা সেটটা পাবলিশ করে দিই পাবলিশ পাবলিশ করে দিলেই আমাদের এগুলো সেভ হয়ে যাবে ঠিক আছে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের মিডিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে কি মিডিয়াম অ্যাকাউন্টের কাজ কি বা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের কাজ কি এগুলো আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই জানতে পারবেন ঠিক আছে এর জন্য একটু ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো দেখতে হবে বা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে তারপর ইমেল সেটিংসে আসার পরে এইখানে আমাদের ইমেলটাকে ইমেল ভেরিফিকেশন করা হয়ে গেছে তারপর আমরা ইমেলে একটু চেক করে নেব ইমেলের ভিতরে আমাদের কোনো মেল গেছে কিনা ভেরিফিকেশনের জন্য যে না আমাদের এখানে কোনো ইমেল ভেরিফিকেশনের কোনো মেল আসেনি ঠিক আছে স্প্যামে দেখি একটু না স্প্যামের ভিতরে আসেনি আসেনি ওকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে about you okay দেন আমরা এখান থেকে প্রোফাইলে যাব প্রোফাইল আমাদের প্রোফাইল রেডি ঠিক আছে এই যে আমাদের প্রোফাইল রেডি তাহলে আমরা মিডিয়াম অ্যাকাউন্টও তৈরি করে ফেললাম ঠিক আছে সেটি আমরা বুকমার্ক করে রেখে দিতে পারি আমাদের বুকমার্ক করে